এই একটা খাবে না দুটো তাড়াতাড়ি বলো রুটি পুড়ে যাবে সব পুরো কথা ঠিকঠাক করে বলো গো হ্যাঁ জানি না কিসব কিসব ভাবছিলাম আমি